কেমন আছেন গো ভাইগুলা ভালো আছেন হ্যাঁ আরে বাস রে বাস সময় পাওয়া যাচ্ছে না সময় পাওয়া যাচ্ছে না মানে একবারে সময় পাওয়া যাচ্ছে না যে আপনাদের সাথে যে বসবো দুটা কথা বলবো সুখ দুঃখের কথা সময় নেই হ্যাঁ সময় নেই আরে সময় কোন দিক দিয়ে যে পার হয়েছে কী করে বলবো হুম যাই হোক একটু একটু চার পড়া শুরু হয়েছে এদিকে এদিকখানটাতে তো রাজশাহীতে তো মনে হয় আরও বেশি তাই না আর সময় পাইলেও মনে করেন এই আইসে যে জাপড়াগুলো ঠিক করার লেগে যে জাপড়া জাপড়াগুলো ঠিক করার লেগে যে দুটো কথা বলবো এ চুপচুপ করে আইসে বলতে চাইছে এখন দরজাটা লাগিয়ে দিয়েছি কেউ নাই একজনই আছে ওই পাটাতে কুট কুট কুট কুট কুট কুট করছে মনে হয় না যে কী বানাবে জানেন আমাদের রাজশাহীর একটা খাবার আছে সেটা হলো হোলি মাছের হোলি মাছের কুপ্তা কুপ্তা কোপ্তা তো একসময় তো চিতল মাছ পলি মাছ এগুলোর কোপ্তা মনে করেন প্রচুর খেয়েছি মায়ের হাতে খেয়েছি হ্যাঁ দাদিদের হাতে খেয়েছি আজব ব্যাপার হলো কি জানেন রেসিপি তো জানি কিন্তু হাইব্রিড মাছ এমন অবস্থা হয়েছে হোলি মাছ নিয়ে এসে শিল দিয়ে পিটিয়ে আর ভিতর থেকে মাংস বের করা যাচ্ছে না তো যা করে যার কাজ ওই করছে মনে করেন চেষ্টা করছে বাইর করো গা যেভাবে খুশি আমি এর মধ্যে নাই তুমি বাইরকে তেললে মা খাও মা খেয়ে যেভাবে করবো করবো আমি জানি না যাই হোক একটু একটু ঝাড় পড়েছে অল্প অল্প বেশি না ঝাড়ের দিন রাজশাহীতে কয়েকটা জিনিস খুব বেশি মনে পড়ে এই বুঝতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠতাম আমরা মনে করেন খুব সকালে ছোটো ছেলেবেলায় আমরা মনে করেন বেশি কোনো আগে ঘুমিয়ে যেতাম এই যে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা অত কিছু তো নাই এই টিভি মিভি হ্যান ত্যান তো হয় ছিল না তখন না তো সারাদিন খেলাধুলা এই বিকাল সন্ধ্যা পর্যন্ত খেলা খেলা তারপরে পিঠে মনে করেন দু চারটে গুদুম গুদুম করে পিটনি খাওয়া রাতের বেলা কে পড়বে কোনো রকমে যদি খাইতে পাইতাম তো মানে খাইতে খাওয়ার আগে ঘুম চলে আসতো তো খেয়ে দেয় মনে করেন যে বিছনাতে শুয়ে খাইতে আর কি তো সকাল সকাল উঠে যেতাম বলুন তো দেখি সকালে উঠে এই শীতের জাড়ের দিনে যে কোনো দিনে জাড় ছাড়াও কয়েকটা শব্দ কিন্তু এই সময় খুব কানে বাজত এখনও কানে বাজে কিন্তু শব্দগুলা নাই হ্যাঁ তার মধ্যে একটা হলো কি ঘটাং ঘটাং ঘটাং ঘটাং ঘটাং ঘটাং ঘটাং ঘটাং কিসের শব্দ বললেন তো এটা হলো সেই আমাদের রাজশাহীর মনে করেন মাল টানার শব্দ মাল গাড়ি মাল দেয়া টানা গাড়ির শব্দ দুইবার মনে হয় যেত গো একবার খালি গাড়ি দিয়ে একবার ভর্তি গাড়ি দিয়ে গন্ধ ছিল কিন্তু শব্দও ছিল এই মাল গাড়ির শব্দ মনে করেন যে সকালবেলা যেটা যেত ঘুমিয়ে যেত আর আর এই শীতের সময় আর একটা জিনিস মনে পড়ছে শীতের শুরুর দিক দিয়ে এমন কোনো বাড়ি নাই যে ঘটাং ঘটাং ঘটাং ঘটাং শব্দ হয়েছে না এই দুপুরবেলা সন্ধ্যাবেলা বিকালবেলা কিসে সব দেখো ল্যাপ শোক এগুলো বানাতেই আছে তো এই সময়টা ল্যাপ শোক বানানোর একটা ওই যে মনে করেন যে ওই ওই যে নামটাই তো ভুলে গেছি এতদিন পরে ওইটাকে কী বলে ওই যে যেটা দিয়ে যেটা দিয়ে আপনার তুলাকে ইয়া করতো নরম করতো এগুলো সব বাড়িতে তখন বাড়িতে ডেকে ডেকে দিয়েছে এদেরকে কাজ করাতে হইতো এখন আর বাড়িতে আসে না প্রয়োজন হইলে দরকার হলে মনে করেন আমাদেরকে যেতে হয় আর কি এটার একটা শব্দ ছিল আর একটা বিষয় দেখেন যে সময়ে এই শীতের এই সময়গুলোতে আমাদের যে খাওয়া দাওয়ার বিষয়ে এটা কিন্তু আলাদা বিষয় ছিল আচ্ছা রাজশাহীর মানুষ এত চা খায় কেন আমি ঠিক এটা এখনও অ্যানালাইসিস বা রিসার্চ করে খুঁজে পাইনি রাজশাহীর মানুষ এত চা খায় কেন হ্যাঁ আমি দেখেছি আমার মাকে দেখেছি আমাদের মামাদেরকে দেখেছি ওরে বাপ রে বাপ সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চায়ের উপরই থাকতো রাজশাহীতে চায়ের বাগান নাই কিছু নাই হ্যান নাই এরা চা খোর প্রচণ্ড চা খোর যাই হোক তো আরেকটা জিনিস বলি রাজশাহী সম্বন্ধে রাজশাহীকে আমরা যে সময় দেখেছি তখন রাজশাহীর মানুষকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায় যে সে আবার রাজশাহী রেন না হন থাকেন সমস্যা নাই কিন্তু আমার বাড়ি রাজশাহী এ বিলে দিলে হয়ে গেল মাংনা শিল পেড়েছে আপনার গায়ে তো যাই হোক শিল আছে কিন্তু তারপরেও আপনি কতটুকু রাজশাহী এটা একটা ব্যাপার আছে তো রাজশাহীকে কিন্তু পাঁচ থেকে ছয় ভাগে ভাগ করা যাবে ঠিক আছে তাদি ভাগ যেটা সেটা পরে বলি একটা হলো আমাদের রাজশাহীর আশপাশ থেকে কিছু আশপাশের কিছু মনে করেন যে থানা বা জেলা আছে সেই সমস্ত জায়গা থেকে এসে মনে করেন রাজশাহীতে মনে করেন বাসা বাঁধে বাইদেছে বা আছে এই কোন বলবো পানেশ্বর তারপরে মনে করেন কাটাখালি হ্যাঁ বা এদিকে মনে করেন নহাটা বার হয়ে মোহনপুর হুম এদিকে গোদাগাড়ি এটা একটা গ্রুপ এটা কিন্তু রাজশাহীতে হিসাবে বাট এটা অরিজিনাল মনে করেন রাজশাহীর ভাষায় কথা বলে না ঠিক আছে আচ্ছা আরেকটু যদি আগে এলেই আর কি ঠিক আছে ধরেন আরেকটু আগে যদি নিই সেটা কোন জায়গায় ধরবো ধরেন আপনার কোর্ট রাজশাহী কোর্ট এদিকে মনে করেন যে তালাইমারি তালাইমারি এদিকে তালাইমারি পর্যন্ত তালাইমারি থেকে রাজশাহী কোর্ট পর্যন্ত এই এলাকাটার পুরা ভাষা এখান থেকে শুরু করে ওই দূর পর্যন্ত পুরা ভাষা কিন্তু পুরা রাজশাহীর এর মধ্যে কতগুলো পাড়া আছে দেখেন সাদুর মোড় হাদির মোড় তালাইমারি কাজলা তারপরে এদিকে মনে করেন যে আপনার গণকপাড়া তারপরে সাগরপাড়া হুম বোসপাড়া তারপরে মনে করেন এদিকে চলে এলো মনে করেন যে এই শিরইল তারপরে ষষ্ঠীতলা কাদেরগঞ্জ হেতমখা হুম তারপরে এদিকে আরও চলে আসে আপনার হলো এই কোটের আগে লক্ষ্মীপুর তো আছেই মহিষবাতান এখন আবার ডিঙ্গা ডোবা হয়েছে ডিঙ্গা ডোবা কবে ডিঙ্গা ডোবা আগে ছিল ছিল কি না আল্লাহ জানে এগুলো সব পানির মধ্যে ছিল যাই হোক এগুলা এগুলোর মধ্যে কিন্তু কয়েক প্রজাতি আছে কিছু কিছু পাড়া একবারে পুরী মনে করেন রাজশাহীদের হ্যাঁ নাইনটি পার্সেন্ট রাজশাহীর মানুষ আবার আদি কিছু কিছু পাড়া একবারে নাইনটি পার্সেন্ট মাইগ্রেটেড ইন্ডিয়ান ঠিক আছে ওর কিছু কিছু পাড়া আছে মিক্সচার যেমন আপনি বোসপাড়া যদি ধরেন সাগরপাড়া ধরলেন বোসপাড়া যদি ধরেন এগুলো পাড়া আবার এদিকে মনে করেন যে লক্ষ্মীপুরের কিছু এলাকা হুম এগুলো কিন্তু Indian migrated that means migrated from India তা এগুলার ভাষা এদের এদের মনে করেন কথা বলা ধরন এরা কিন্তু পুরা রাজ্যের মতো না আবার মনে করেন আপনি যদি তালা মেরে চলে যান আবার আপনি যদি এদিকে আপনার ইয়ার দিকে চলে আসেন কি বলে কাদিরগঞ্জে চলে আসেন তাহলে এদের হলো অরিজিনাল রাজশাহী হেতমকা এদের ভাষা আবার ডিফারেন্ট একবার পুরা খাস রাজশাহী আবার খাস রাজশাহীর মধ্যে এবার আর একটা ভাগ আছে ভাষা একই রকম কাছাকাছি কিন্তু এরা আবার মনে করেন যে ওই এলাকায় থাকে না একটু দূরে এগুলাকে বলে চুইরে এগুলো পাবেন আপনি এই আপনার কাজিয়াটা পার হইয়া যে সমস্ত পাড়াগুলো আছে সেগুলোতে আমাদের আজিজ ভাই ও শ্রদ্ধেয় আজিজ ভাই আজিজ ভাইকে চিনলেন না জব্বর আলী সেই নাটকের কথা মনে পড়ছেন আপনার সেই আজিজ ভাই তো এরা হলো মনে করেন যে চোরা আজিজ আজিজ ভাইয়ের ভাষা এবার অরিজিনাল খাস রাজশাহী কিন্তু আজিজ ভাই চোরে আজিজ রাজশাহীর অরিজিনাল ভাষার মধ্যে এটা হলো চেরা চরের ভাষা আর একটা হলো লোকাল ভাষা একটু ডিফারেন্স আছে কিন্তু তার মধ্যে মনে করেন যে একই আর ইন্ডিয়ার থেকে মাইগ্রেট হওয়া যারা তাদের ভাষা রাজশাহীর মতো না আর যারা মনে করেন যে ওই আশপাশের কাটাখালি মানে আপনার ওই ইয়া থেকে পার হয়ে গেলেন আপনার হইলো কাজেলা তালামারি থেকে পার হয়ে গেলে ভাষা গেলে চেঞ্জ হয়ে গেল আবার এদিকে মনে করেন যে গোদাগাড়ির আগে আগে থেকেই মনে করেন ভাষাগুলো চেঞ্জ হতে হতে চাপাইনগঞ্জের দিকে মতো হয়ে যায় আর কি এগুলো খুব মজার বিষয় কিন্তু ভাষা তো এক এক দিকের রাজশাহীতে মনে করেন চার পাঁচ প্রজাতির মানুষজন আছে এখন তো মনে করেন যে শোনা যাচ্ছে চাপাইনগঞ্জের মানুষজন কি বেশি রাজশাহীর থেকে তো যাই হোক তারাও একটা গ্রুপ আর কি বিরাট গ্রুপ তাদের ভাষা আবার রাশের ভাষার মতো না তো এতগুলো ভাষা মনে করেন একসাথে তালগোল পাকিয়ে গেছে আর কি দিয়ে মনে করেন এখন রাজশাহীর ভাষা আমরা যে ভাষায় কথা বলতো আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আজকে লোটন মামার গল্প একটা বলতে চাওয়া ছিল এখন আবার দেখছি যে একটু ভুল মারছে আর কি তো সময় পেলে আমি আর একটা রেকর্ডিং করবো এনে আর বিভিন্ন পাড়াতে যে বিভিন্ন রকম লোক থাকে আর বিভিন্ন লোক যে সবাই যে রাজশাহীর অরিজিনাল না আর রাজশাহীর অরিজিনাল হইলে কী ভাষা হবে এবং অরিজিনাল না হইলে কী ভাষা হবে এগুলো প্র্যাকটিক্যালি আমি যখন রাজশাহীতে যাবো দোয়া করেন আমার ছুটি পাটি পাইলে কিন্তু আমি যাবো তখন কিন্তু আমি পাঁচ গ্রুপ বা ছয় গ্রুপ ধরে কিন্তু তাদের ভাষাগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তা এখন একটু রেহাই দেন একটু খামতিলি আমার মনে হয়েছে যে একটু ঝামেলা পাকি দেখে শব্দ হয়েছে কুটকুট করে তো সুযোগ হলে আজকে আর একটা ভিডিও বলবো নি লোটন আমার মামা মামা লোটন মামা লাটকু মামা আপনার গল্প আছে কেউ দুজনেরই একটু একটু করে বলতে হবে আমাদের গল্প বলবো আপনাদের গল্প বলবো তো সবাইকে ধন্যবাদ থাকেন গল্পগুলো শুনেন রাজশাহীর গল্প আছে রাজশাহীর খাওয়া আছে রাজশাহীর মজার মজার বিষয় আছে হ্যাঁ, রাজশাহীর ইতিহাস করে তারা ওগুলো বুঝতে পারবেন না ওগুলো যারা মনে করেন আমাদের মতো জ্যাম হয়ে গেছেন পাইকা জ্যাম বুড়ে হয়ে গেছেন তারা বলতে পারবে আর কি তো ঠিক আছে দেখি আর একটা ভিডিও আজকে করা যায় কি না এখনকার মতো বিদায় লিখছি হ্যাঁ থ্যাংক ইউ থাকেন কিন্তু হ্যাঁ ঠিক আছে খুদাফ